কত শোনা বন্ধুর গান গা তুই গান গা দেশের গান দশের গান এবারে তো ফেব্রুয়ারি মাসে ঠিক নিও তুই দরকার শহীদের গো গান গা সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে ঠিক রে দরকার দাদার গান গা তুই টুন টুন টুন কিতে গাছ এটা কে কে কে কি শুনি কিছু শিখে গেলা আইবা আইবা বলে আইলা রে নবী এগুলা করছেনি এটা জাল নোট কি নোট আর জোরে আল্লাহ জিকির না নবীর দুরুর টেরে পর্যন্ত জাল বানালাইছে আরে না বিয়ানা সাফি প্রশ্ন করছে দূরত কেমনে দিতাম ও এইভাবে এইভাবে তো তুই অরিজিনাল নোট দিতেই যদি জাল নোট দেশ লইতো না তো অসুবিধা কি এটা তো কথাটা তো বালা কিতাবের নাম অসুবিধা কি কিতাবের নাম অনিচ্ছা সত্ত্বে মানুষ দেখবে অনেক মানুষ আশি পার্সেন্ট লোক অনিচ্ছা সত্ত্বে শিরকের ভিতরে ঢুকি রয়েছে কইতে হইতো না নবীর মিম্বরে তো হইতো তো বেদাত করে যে মিম্বর নবী প্রতিষ্ঠা করছে মেদবাউল বেদা মানে বেদাতের যেন আতুরা মারব অন মিম্বর হয়ে গেছে মামবাউল বেদা আমল কমক অল্প আমল আমলটা সহি সুন্না রসুল সাল্লাম যেভাবে রেখেছেন রসুলের রূপ দিয়ে হাজলামি করলেন রেস কথা ক্লিয়ার আল্লাহ আমার কলেজের টুকরাদেরকে বুঝার তৌফিক দাও সবার আগে আমাকে বুঝার তৌফিক দিও আল্লাহ আল্লাহ আমাকে তুমি সঠিক রাস্তা দেখাইও আল্লাহ আমার তো জ্ঞান কম তো প্রয়োজনে দাদার গান গাও কি গান গাও শিরক বেদাতের সাথে ইসলামের কোনো আফস বাদ্যযন্ত্রের সাথে কোনো আফস তাহলে হা হা আমারও দুইটা সাহাবিরা এটা করছিনি হ্যাঁ নবী নি তাইলে ভাইসাব এটা জাল নোট কি নোট কথা কষ্ট ঘুমে ও ভাইসাব কি নোট আর জোরে ছাত্র বন্ধুরা প্রয়োজনে দাদার গান গাও অসুবিধা কি গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ মন ভুলাই রে তিন ও তো একটু গাছা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ মন ভুলাই রে ওরে কার পানে মন রাতে বাড়িয়ে ওরে কার পারে মন হাত মারিয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ঠিক রে যে আমায় ঘরের বাহির করে পায়ে পায়ে পায়ে ধরে মরি হায় হায় রে ও যে আমায় ঘরের বাহির করে পায়ে পায়ে পায়ে ধরে মরি হায় হায় রে ও যে কে রে রে ও যে কে রে আমায় নিয়ে রে যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ও যুবকরা আসো ভালো সংস্কৃতির দিকে অশ্লীল সংস্কৃতি যৌন উত্তেজনা সংস্কৃতিকে আল্লাহ রসুল নিষেধ করেছেন ধ্বংস করার জন্য বলেছেন ঠিকই না আসো তোমরা জান্নাতের দিকে আসো আলেমুলামার কলিজার দিকে আসো মসজিদের দিকে আসো মাদ্রাসার দিকে আমরা তোমাদেরকে আন্তর্জাতিক আখেরাত দিবসকে অবার কাম করে তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ ঠিক কিনা